হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আপনাদের জন্য অসাধারণ একটা এক্সপেরিমেন্টাল ভিডিও নিয়ে এলাম তো আজকের এই এক্সপেরিমেন্টাল ভিডিওটিতে বর্তমানে সবচেয়ে সেরা ক্যারেক্টার ওকুম এবং একটা সময়ের সবচেয়ে সেরা ক্যারেক্টার ডিজে অলককে নিয়ে এই ভিডিওটি স্টার্ট করছি তো চলুন কথা না বলে দুটি ক্যারেক্টারের ফল ড্যামেজ চেক আপ করে আসি তো এক্সপেরিমেন্টটি সহজে করার জন্য আমরা ক্লাসিক ম্যাপ ম্যাচে বিমা শক্তির উপর নেমে গেলাম ক্লাসিক ম্যাচ হওয়ার কারণে আশেপাশের আবহাওয়াটা আসলে ভালোই ছিল তো আপাতত কোনো সমস্যা নেই ফল ড্যামেজটি চেক আপ করার জন্য এখন আমরা বিমা শক্তির উপর থেকে জাম্প করব গাইজ আমরা আসলে এখানে দেখবো ডিজালকে কতটুকু হেলথ বাকি থাকে মামা তুমি এই মাসের ইন্টারনেটের বিল নিতে আইসো একবার guys I am so sorry for that আসলে আমি বুঝতেই পারিনি কখন ইন্টারনেটটা চলে গেল তো এই কারণে কিন্তু আমি ফল ড্যামেজটা চেক আপ করতে পারিনি তাই আমার এসপি যা ছিল তাই রয়ে গেছে নেটওয়ার্ক কানেকশন ঠিক হওয়ার পর ডিজলকের ফল ড্যামেজ এক্সপেরিমেন্ট করার জন্য আবারও আমরা বিমা শক্তির উপর নেমে পড়লাম কিন্তু গাইস ক্লাসিক ম্যাপ ম্যাচে যে বিমা শক্তির উপর এত পরিমাণে এনিমি নামতে পারে সেটা আসলে বুঝতেই পারেনি তো যাই হোক প্রথম ম্যাচটিতে ইন্টারনেটের প্রবলেম এবং দ্বিতীয় ম্যাচটিতে এত পরিমাণে এনিমি নামবে যার কারণে আসলে এক্সপেরিমেন্টটি করা হয়ে উঠলো না ফাইনালি আমরা আরো একটি ম্যাচে বিমা শক্তির উপর নেমে পড়লাম তো এখানে নামার সাথে সাথে আমি আরো একটি এনিমি পেয়েছি তো চিন্তা করলাম গত দু ম্যাচের প্রতিশোধটি এই এনিমিটিকে মেরে নিয়েই নি তো গাইজ ফাইনালি গত দু ম্যাচের প্রতিশোধটি নিয়ে এবার আমার বিমা শক্তির উপর ডিজলক নিয়ে ফল ড্যামেজ চেক করতে চলেছি কিন্তু গাইজ এনিমিটিকে মারার কারণে আমার হেলথ কিন্তু আগের চেয়ে বেড়ে গেছে তাই তোমাদের এখনই আমি সঠিক ক্যালকুলেশনটি দেখিয়ে দিচ্ছি এনিমিটিকে মারার কারণে আমার হেলথ দুশো আঠারো হয়ে গিয়েছিল এই কারণে কিন্তু আমার এখানে মাত্র আঠাইশ স্পি বাকি রয়েছে তাই যারা শুধু ডিজলক ক্যারেক্টারটি নিয়ে খেলবে তাদের মাত্র দশ স্পি বাকি থাকবে এবার পালা আমাদের বর্তমান সবচেয়ে পাওয়ারফুল ক্যারেক্টার হুকুমকে নিয়ে ডিজিওলকের ক্ষেত্রে এখানে কিন্তু আমরা বেঁচে থাকার জন্য মাত্র দশ এসপি পেয়েছি তো এবার দেখা যাক বর্তমানে সবচেয়ে পাওয়ারফুল এবং জনপ্রিয় ক্যারেক্টার হুকুম এর কতটুকু এসপি আসলে বাকি থাকে গাইস অলরেডি আমরা হুকুমকে নিয়ে বিমা শক্তির উপর নেমে পড়েছি কিন্তু গাইস এখানে দেখুন আপনার এটা কি হচ্ছে এটা কিন্তু ক্লাসিক ম্যাপ ম্যাচ আসলে চলতেছে একটা দুটো তিনটে চারটে এই পাশে কিন্তু চারটে এনিমি অলরেডি নেমে পড়ছে অলরেডি কিন্তু একজন মারা গেছে নাকি নিজেই আত্মহত্যা করে মারা গেছে বুঝলাম না আসলে ক্লাসিক ম্যাচ এগুলো কি হচ্ছে এতগুলো এতগুলো নেমি এখন আসলে আমার কি করা উচিত আসলে বুঝতে পারতেছি না তো যাই হোক তারা তাদের মতো মারামারি করুক আমি আমার কাজ করি তো এখানে কিন্তু অলরেডি আমি হুকুমকে নিয়ে লাভ দিয়ে দিয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু মাত্র দশ এইচপি বাকি রয়েছে তো হুকুম যতই পাওয়ারফুল হোক না কেন ফল ড্যামেজের ক্ষেত্রে কিন্তু অলোক আর হুকুম প্রায় সেম সেম ফলাফল প্রদর্শন করেছে তো এই ছিল সর্বকালের সেরা ক্যারেক্টার ডিজে অলোক এবং বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ক্যারেক্টার হুকুমকে নিয়ে আমাদের আজকের প্রতিবেদন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ guys take care love you